চাকরি করা আর না করার মধ্যে পার্থক্য এই জন্যই আজকের এই আমি অনুরোধ করছি এক দাবি সরকারি কোষাগার থেকে বেতন ভাতা নয় আমরা কর্মকর্তা কর্মচারীরা নিরলত আর একত্রিশ মাস যদি বেতনই বন্ধ থাকে ওই চাকরির দরকার কি কিসের কর্মবিরতি সকল পৌরসভার কর্মকর্তা কর্মচারী অ্যাসোসিয়েশনে আমাদের এই প্রাণের দাবি কেন সরকার মানবে না কেন দিবে না আমরা যদি আপনারা আছেন এই জন্য আমাদের প্রাণের অবস্থায় হোক পুনর্বাসন করা হবে আছে যে তাদের বেতন ভাতা পরিশোধ ঝালকাটি পৌরসভার এখানে প্রতিবেদন দেওয়া আছে পাওয়ার জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছি সে আন্দোলনের অংশ হিসেবে সে হলো সরকারি কোষাগার থেকে আমরা বেতন থাকা চাই আমরা সরকারি কোষাগার থেকে বেতন ভাতা পাওয়ার এক দফা এক দাবি যেটা আমরা নিয়ে আমি দীর্ঘদিন দেখেছি যারা